কোরআনের ডাক এসেছে চলে আই সকলে মিলে আই রে আয়রে নবীন রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আয়রে নবীন রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আয় সকলে মিলে আইরে নবীন আইরে রে ছুটে এই পতাকা তলে আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে কোরআন মোদী আলোর পাঠেও কোরআন তোমার ভালোবাসা কুরআন মোদের আলোর পাথেও কুরআন মোদের আশা কুরআন মোদের জীবন কুরআন ভালোবাসা আছে সর্বদিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে ডাকব মোরা সত পথে কালিমার ঝান্ডা উড়াই জগতে কোরআন হাদিসের বাণী নিয়ে ছড়িয়ে দেব মোরাই ভুবনে ডাকব মোরা সত পথে কালিমার আশা নিয়ে প্রাণে মুক্তির পথে ডাকি গানে গানে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে আয়রে নবীন Santa Católica.